আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা আমি আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দিয়েছিলাম তার মানে হচ্ছে গতকাল একটি ভিডিও দিয়েছিলাম ফ্রি বিটকয়েন এর উপরে যেটিতে খুব সহজেই আর্নিং জেনারেট করতে পারবেন সাইন আপ করে সো অনেকেই অনুরোধ করেছেন যে এই ধরনের ওয়েবসাইটগুলো শেয়ার করার জন্য এবং আমি চিন্তা করলাম যে লেজিট বা হান্ড্রেড পারসেন্ট মাইনিং করা যায় বা বিটকয়েন আর্নিং জেনারেট করা যায় এমন যদি ভিডিও দেই তাহলে অবশ্যই আপনাদের জন্য উপকার হবে সুতরাং আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আরও একটি আরও দুটো ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যে দুটো ওয়েবসাইটের মধ্যে একটি হচ্ছে ফ্রি অপরটি হচ্ছে পেইড সো দুটি উপায়ে আপনি কাজ করতে পারবেন আপনি যদি সত্যিই বিটকয়েন আর্নিং জেনারেট করতে চান তাহলে আপনাকে আমি অনুরোধ জানাবো আজকের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য এবং এই পুরো ভিডিওতে আমি কিছু ইনফরমেশন শেয়ার করব যে ইনফরমেশনগুলো গত ভিডিওতে দেয়নি আজকে দিব সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং আরও একটি স্পেশাল অনুরোধ থাকবে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে মেক মানি অনলাইন যেটি ইংলিশ রিলেটেড কন্টেন্ট নিয়ে গঠিত এবং আপনি যদি সত্যি আরও বেশি ইংলিশ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তার মানে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটা এনেবল করে দিবেন এবং বেশি বেশি শেয়ার দিন যাতে সবাই উপকৃত হতে পারে সো ফিরছি একটু পরেই সাথে থাকবেন অলরাইট আমি আমার কাঙ্ক্ষিত ইন্টারপেজে চলে এসেছি এটির নাম দেখে আপনারা বুঝতে পারছেন যে এটি crypto tab browser bitcoin earning generate করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট এবং ট্রাস্টেড একটি প্ল্যাটফর্ম বলা যায় এই ওয়েবসাইটটিতে আপনি দুটো উপায় ইনকাম করতে পারেন নাম্বার ওয়ান প্রথমত আপনি এখানে অ্যাকাউন্ট করার পরে ফ্রি মাইনিং করে বিটকয়েনে জমা করতে পারবেন এবং সেই বিটকয়েনগুলো কয়েনবেসের মাধ্যমে সরাসরি বিকাশ অথবা রকেটের মাধ্যমে আপনি আপনার পকেটে নিয়ে আসতে পারবেন নাম্বার টু যেটি আপনার আপনাকে হয়তো এমএস ইমেজিং করবে সেটি হচ্ছে যে এটির নাম দেখে আপনারা বুঝতে পারছেন যে ক্রিপ্টো ট্যাপ ব্রাউজার তার মানে আমরা সাধারণত মজিলা ফায়ারফক্স ক্রোম অথবা আদার ব্রাউজারগুলো ইউজ করি কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ব্রাউজারগুলো যে ইউজ করেন সেই ব্রাউজিংয়ের বিপরীতে আপনি কোনো আর্নিং পান কিনা আপনি বলবেন অবশ্যই নয় সুতরাং আপনি যদি ক্রিপ্টো ট্যাপ ব্রাউজারটি ইউজ করেন তাহলে অবশ্যই যে কোনো কিছু ব্রাউজার করার এগেনিস্টে আপনি এখানে ফ্রি বিটকয়েন আর্নিং জেনারেট করতে পারবেন তাহলে মোদ্দা কথা বলা যায় যে ক্রিপ্টো ট্যাপ ব্রাউজার এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ব্রাউজিং করে একদিকে আর্নিং জেনারেট করতে পারবেন অপরদিকে আপনি সাইন আপ করে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে এবং এখানে অনেকগুলো অ্যামেজিং ফিচার রয়েছে আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি গুগলে সার্চ দিবেন ক্রিপ্টোটা ব্রাউজার লিখে অথবা এখানে এই এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টো ট্যাব ডট সাইট দিয়ে যদি আপনি ব্রাউজ করেন তাহলে অবশ্যই আপনি ইন্টারপ্রাইজে চলে আসবেন এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যদি ডেস্কটপে ইউজ করেন তাহলে অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন ডেস্কটপ অথবা ল্যাপটপ হোক হোক অথবা আপনি যদি সরাসরি মোবাইল ইউজ করতে চান তার মানে মোবাইলে যদি আপনি ক্রিপ্টো ট্যাব ব্রাউজার ইউজ করতে চান তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ক্রিপ্টো ট্যাব ব্রাউজার আইকনটি ইনস্টল করে নিয়ে তারপর আপনি কাজ করতে পারবেন এই হচ্ছে আপনার প্রাথমিক কাজ প্রাথমিক কাজ করার পরে সরাসরি আপনি আইকন দেখতে পাবেন সেটি হচ্ছে এটি এই আইকনটিতে আসার পরে আপনি ক্লিক করবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে সত্যি আপনি এ ধরনের একটি ইম্যাজিং ফিচার পেয়ে যাবেন এখানে আসার পর প্রথমত যে কাজটি করবে সেটি হচ্ছে এখানে মাইনিং স্পিড যেটা রয়েছে সেটি আপনার যদি এখানে থাকে জাস্ট আপনি এখানে টেনে একটু জাস্ট সামনের দিকে এগিয়ে রাখবেন যাতে করে আপনার মাইনিংগুলো হতে থাকবে অর্থাৎ অটো জমা হতে থাকবে আমি এটি কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট করেছি অ্যাকাউন্ট করার পরিপ্রেক্ষিতে এখানে দেখতেই পাচ্ছেন যে বিটকয়েনগুলো অটো জমা হচ্ছে তার মানে এখানে আপনাকে প্রথমত অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করার পরে আপনি ফ্রি বিটকয়েনগুলো অবশ্যই এখান থেকে কোনো রকম কাজ করা ছাড়া বা কোনো রকম পূর্বের অভিজ্ঞতা বা ইনভেস্টমেন্ট করা ছাড়াই এখান থেকে পেয়ে যাবেন এই হচ্ছে একটি বেনিফিট তার মানে প্রথমত আপনি এই বেনিফিটটি এখান থেকে পাচ্ছেন এরপরে আপনি চাইলে এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্কটি বিভিন্ন ধরনের social media like Facebook Twitter Pinterest Instagram অথবা টেলিগ্রাম চ্যানেল অথবা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি প্রোভাইড করেন বা শেয়ার করেন তার বিনিময়ে কিন্তু আপনি এখানে ফ্রি বিটকয়েন পাবেন এরপর দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে ব্রাউজ করে করে আমরা সচরাচর যে কোনো সাফারি অথবা ক্রোম ব্রাউজার অথবা আমরা মজিলা ইউজ করি কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারি না এই ক্রিপ্টো ট্যাপ ব্রাউজারটির একটি বিশেষত্ব হচ্ছে এখানে ব্রাউজ করে করে কিন্তু আপনি ফ্রি বিটকয়েন আর্নিং জেনারেট করতে পারবেন এটি তার স্পেশাল একটি বৈশিষ্ট্য এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন এবং এগুলো আপনি ইউজ করে তার মানে ব্রাউজ করে করে আপনি বিটকয়েন আর্নিং জেনারেট করতে পারবেন আরও কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এইখানে আসার পরে আপনি এখানে যে অ্যামাজিং ফিচারগুলো রয়েছে এগুলো একটু পরে দেবেন দেখবেন আপনার জন্য আমি কিছু ইনফরমেশন শেয়ার করছি সেটি হচ্ছে use crypto tab daily to keep mining going on and incoming flowing অর্থাৎ আপনি যদি ইনকাম ফ্লোটা ইনক্রিজ করতে চান বা বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ডেইলি ক্রিপ্টো ট্যাবটি ব্রাউজ করতে হবে তার মানে আপনি ধরুন এখানে এই ইন্টারফেসে আসার পরে ইউটিউব দিয়ে সার্চ করলেন সো আমি এখানে লিখছি অলরেডি কিন্তু এখানে লিখাই রয়েছে যে ইউটিউব আমি ইউটিউব দিয়ে সার্চ করলাম সার্চ দেওয়ার পরে এটি কিন্তু ব্রাউজ হচ্ছে সুতরাং আপনি যে কোনো ওয়েবসাইটে এখানে ঢোকার পরে এটি ব্রাউজ হবে আশা করি বুঝতে পেরেছেন ব্রাউজ হওয়ার পরিপ্রেক্ষিতে আপনি এখান থেকে খুব সহজেই ফ্রি বিটকয়েনগুলো ডেইলি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই এবং আরও কতগুলো অপরচুনিটি রয়েছে এবং এখানে মাইনিং নেটওয়ার্ক করে করে আপনি হিউজ পরিমাণ বন্ধুদের সাথে যদি কানেক্টেড থাকেন এই ক্রিপ্টো ট্যাব এর মাধ্যমে তাহলে অবশ্যই আপনি বেনিফিটেড হবেন অর্থাৎ মুদ্রা কথায় বলা যায় যে ক্রিপ্টো ব্রাউজার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে ফ্রি বিটকয়েন পাচ্ছেন এবং পাশাপাশি আপনি এখানে ব্রাউজ করে আর্নিং জেনারেট করতে পারছেন এইবার আমি দ্বিতীয় ওয়েবসাইটটি শেয়ার করতে যাচ্ছি যেটি অত্যন্ত মজাদার এবং অ্যামেজিং এবং বেশি আর্নিং জেনারেট করার জন্য এটি হচ্ছে অন্যতম একটি ওয়েবসাইট অর্থাৎ পেইড যেটি বিটকয়েন অর্থাৎ পেইড আপনি কাজ করতে চাইলে অর্থাৎ বিটকয়েন ইনভেস্ট করতে চাইলে আপনি এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারেন এটির নাম হচ্ছে মাস্টার কয়েন্স ডট সিও এখানে অনেকগুলো প্ল্যানিং রয়েছে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে রেজিস্ট্রেশন বাটন বাটন রয়েছে সেই রেজিস্ট্রেশনের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিবেন প্রয়োজনীয় ইনফরমেশানগুলো এখানে রয়েছে যে your full name user name password retype password এবং email address retype email address এরপর আপনি এখানে একটি সিকিউরিটি কোয়েশন দিবেন সিকিউরিটি কোয়েশন দিতে পারেন আপনার হোয়াটস ইয়োর নিক নেম অথবা হোয়াটস ইয়োর ফেভারিট কালার সেটি এখানে প্রশ্নটি লিখবেন এরপর অ্যান্সার লিখবেন লিখবেন এবং এখানে দুটো পেমেন্ট অপশন রয়েছে প্রথমত হচ্ছে বিটকয়েন এরপর রয়েছে পারফেক্ট মানি অ্যাকাউন্ট সুতরাং আপনাকে আমি অনুরোধ জানাবো বিটকয়েন অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটি রয়েছে সেটি এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে চেকবক্সে ক্লিক করবেন দেন রেজিস্টারে ক্লিক করার পরে আপনি এখানে একটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে এরপরে আপনি লগ ইন করবেন এখানে একটি কথা বলে রাখা ভালো যে আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি কীভাবে বিটকয়েন অ্যাকাউন্ট তৈরি করতে হয় আশা করি সেই ভিডিওটি দেখে আসার পরে আপনি খুব সহজেই কয়েন বেসের মাধ্যমে বিটকয়েন অ্যাকাউন্টটি তৈরি করে অ্যাড্রেসটি এখানে প্রোভাইড করে আপনি এই অ্যাকাউন্টটি সেট করে ফেলতে পারবেন অ্যাকাউন্টটি করার পরে সরাসরি আপনি একটি মেইল পাবেন মেইলের মধ্যে একটি লিঙ্ক পাবেন এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি লগ করবেন লগ করার পরে জাস্ট এই ধরনের ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে সে সেটিংসটা করে নেবেন তার মানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সব কিছু অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে আপনি কিভাবে এখানে আর্নিং করবেন সেটি আমি দেখাচ্ছি এখানে বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে যে এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে সিলভার প্যাকেজ রয়েছে গোল্ড প্যাকেজ রয়েছে এবং প্লাটিনাম রয়েছে ডায়মন্ড এবং বেস্ট চয়েস রয়েছে এখান থেকে যে কোনো একটি প্যাকেজ যদি আপনি ইউজ করেন তাহলে হিউজ পরিমাণ আর্নিং বা বিটকয়েন জেনারেট করার পসিবিলিটি রয়েছে সুতরাং আপনাকে আমি প্রাথমিকভাবে অনুরোধ করব স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটি ছোট একটি প্যাকেজ এবং এইট পার্সেন্ট বেনিফিট করার সুযোগ রয়েছে এবং মিনিমাম ডিপোজিট হচ্ছে টেন ইউএসডি এবং ম্যাক্সিমাম হচ্ছে টেন থাউজেন্ড ইউএসডি এবং ডেইলি আপনার থার্টিন ড্যাশ পর্যন্ত একটি বলবৎ থাকবে এবং পাশাপাশি এটির প্রিন্সিপাল উইল ব্যাক এটি তারা বৈশিষ্ট্য রেখেছে সুতরাং আপনি চাইলে এই ছোট প্যাকেজটির মাধ্যমে এই ওয়েবসাইটটিতে ইনভেস্ট করে বিটকয়েন আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই সুতরাং স্টেপ বাই স্টেপ কিভাবে কি করবেন সেটি আমি বলে দিলাম বলে দিলাম প্রথমত আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তার মানে মাস্টার কয়েস ডট সিও এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করার মাধ্যমে তারপর আপনি এই প্যাকেজটি অবশ্যই গ্রহণ করতে পারবেন এবং এখানে পেমেন্ট প্রসেস রয়েছে Perfect Money Payeer bitcoin Neteller OKPay এবং এসপ্রিল রয়েছে এবং এটি হচ্ছে ইউনাইটেড কিংডম বেসড একটি ওয়েবসাইট এবং আশা করি এখানে টাকা মার যাওয়ার কোনো পসিবিলিটি নেই এবং যারা ইনভেস্ট করছে তাদের সব কিছু স্ট্যাটিস্টিক্স কিন্তু এখানে টু দ্য পয়েন্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার দেওয়া আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং স্টার্টেড কখন হয়েছে রানিং ডেজ এবং পাশাপাশি টোটাল ইনভেস্টমেন্ট কত এবং পাশাপাশি আপডেটেড উইড্রো সব কিছু কিন্তু এখানে শো করছে সুতরাং এটি পালিয়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং দু সালে কিন্তু এই ওয়েবসাইটটি চালু হয়েছে সুতরাং আপনাকে আমি অনুরোধ জানাবো আপনি যদি মোটামুটি বিটকয়েন আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই ফ্রির পাশাপাশি আপনি যদি পেইড করে আর্নিং জেনারেট করতে পারেন তাহলে সেটি আপনার জন্য অনেক বেশি বেটার হবে এবং আপনি এখানে ইনভেস্ট করার পূর্বে অবশ্যই এখানে যে ভিডিওটি দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখবেন এবং এখানে প্রয়োজনীয় ইনফরমেশান অনেকগুলো দেওয়া রয়েছে সেটি অবশ্যই আপনি করবেন সো যারা বিটকয়েন করে আর্নিং জেনারেট করেন তারা অবশ্যই জানেন যে এখানে অ্যাফিলিয়েটে প্রোগ্রাম রয়েছে আপনি এখানে অ্যাফিলিয়েটে ক্লিক করার পরে এখানে ইও রেফারেল পাবেন এবং রেফারেলটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বড় বড় যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোর মধ্যে প্রোভাইড করবেন প্রোভাইড করার মাধ্যমে কিন্তু আপনি এখানে এক্সট্রা বেনিফিট পাবেন এবং আপনি এখানে এখানে ব্যানার লিস্ট করে ব্যানার যেটি ব্যানার্স লিঙ্কসে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কটি অবশ্যই আপনি আপনার সোশ্যাল মিডিয়া তো বললাম অথবা আপনি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে বা শেয়ার করে আপনি জেনারেট করতে পারবেন এবং আপনার যদি পার্সোনাল একটি ওয়েবসাইট অথবা ব্লগ সাইট থেকে থাকে তাহলে অবশ্যই ব্যানার অ্যাড দিয়েও কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ আপনি জেনারেট করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকে বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন I'll catch you guys in my next video till then take care